আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে থাকো যদি সাথী হয়ে থাকো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের থাকো যদি আমারই ঘরে আমি সাজাবো তো